যে আমরা প্রত্যেক বছরই এই ধরনের কৃষিমেলার আয়োজন করে থাকি সারা বাংলাদেশ ব্যাপী এই কৃষিমেলার মাধ্যমে জনগণ অনেক তথ্য সংগ্রহ করতে পারে অনেক কিছু জানতে পারে এবং কৃষির উন্নয়নে অনেক সেবা সরকারের কাছ থেকে তারা পায় এবং যেসব বিষয়ে তারা জানতো না সেসব বিষয়ে তারা জানতে পারে আমাদের কৃষি অধিদপ্তর এ ব্যাপারে সময় জনগণকে সহায়তা করে আসছে কৃষক ভাইদের পাশে আমাদের কৃষি মন্ত্রণালয় সবসময় কাজ করে যাচ্ছে যার ফলে আজকে বাংলাদেশ কৃষি ক্ষেত্রে